বাবু ভাই কি নিবেন করলা নিবেন হ্যাঁ।, হ্যাঁ বাবু করলা খাই বাবু এই যে ড্রাগন ফল নেন ড্রাগন ফল এই যে পিছনে আজকে রওনা হয়েছে আমাদের বাংলাদেশি ভাইদের মার্কেট আছে মালয়েশিয়াতে সেখানে যাব এবং সেখানে গিয়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব তাদের দোকানে কি কি মাল পাওয়া যায় এবং তাদের দোকানের কোয়ালিটি কেমন সবগুলোর সাথে আজকে পরিচয় করে দিব ততক্ষণ আপনারা সবাই ভিডিওটি সাথেই থাকবেন আসসালামু আলাইকুম চলে এসি বাংলা দোকানে এখন আপনাদেরকে সব কিছু দেখাবো পিছনে আমার ফ্রেন্ড আছে চলুন সাথেই থাকুন Thank you. কিনিবেন সিম সব ধরনের সবজি পাওয়া যায় সিম টমেটো সাসি লাউ এই জায়গায় ঝিসিঙ্গা এটা কি করে কয় ঝিঙ্গা করলা বেগুন কপি কাঁকরোল পটল কসুর বই মিষ্টি লাউ পাতাকপি হ্যাঁ মোটামুটি সব ধরনের শশা মূলা সব ধরনের সবজি এখানে আছে এটা কি আনারস মোটামুটি সব ধরনের সবজি এখানে পাওয়া এখানে আছে তরমুজ পুঁই শাক ভুট্টা শাক এদিকে আছে পাটের শাক এই শাকটার নাম আমি জানি না এটা কি শাক কেন তো বিভিন্ন ধরনের শাক আছে ডাঙ্গা আছে ডাটা শাক আছে সব ধরনের মোটামুটি সবজি আছে এ ধরনের সবজি মোটামুটি সচরাচর এই জায়গায় সবসময় পাওয়া যায় ঠিক আছে নাজির ভাই বাজার হয়েছে নেন এদিকে আর কিছু নেন বকুল ভাই আপনার বাজার হয়েছে নাকি কি নিবেন একটা ইয়ে নেন আনারস নেন বাবু ভাই কি নিবেন করলেন নিবেন হ্যাঁ করলা খাই হ্যাঁ। বাবু করলা খাই ড্রাগন ফল নেন ড্রাগন ফল এই যে ড্রাগন যে প্রেসার আছে পড়ে গেলে আপনার আপনার লকার কাজ করবে কে ওই যে ড্রাগন আমার ভাই মরিচ নিচ্ছে একটা মরিচ না ওটাকে নিব না ওইটা চলবে না অন্য একটা আবার অন্য একটা দোকানের সাথে পরিচিত হয়নি এখানে ছিলাম এখানে থেকে অন্য দোকানে যাই নাজির ভাই কিনি নিবেন এই যে সামনে কলা আছে নেন ধর সব ধরনের সবজি পাওয়া যায় দেখেন অনেক সুন্দর টাটকা সবজি একদম ফলটা অত্যন্ত সুস্বাদু কিন্তু আড়াই টাকা পিস বাংলাদেশের প্রায় তিরিশ টাকার উপরে এখানে সিঙ্গারা আছে পেঁয়াজি আছে তারপরে পরাটা আছে এখানে বুট এখানে বুট সিদ্ধ করা এগুলো অনেক সুন্দর শশা সালাদ এই জায়গাতে এখানে মাংস মাংসের তরকারি এখানে প্রায় সব ধরনের মালামালি পাওয়া যায় অনেক বড় দোকান কি কোনো টিকটক না রে ভাই না এগুলো তলার মাছ দেখা মাছ মাছ আজকে দোকানদার আসেনি মনে হয় নিছেন মাছ নিছেন আছে তো এই যে মাছ এই যে মাছ হ্যাঁ গোস কত করে এগুলো আঠাশ টাকা কমে আছে তো নেবেন লগন হয় আচ্ছা, ওকে বন্ধুরা মোটামুটি সবগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছি এখন বাসায় ফেরার পালা তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম